গেছে এক হিন্দু মনে হয় হারাম হরম বানাচ্ছে আমাদের একজন মুসলমান হওয়ার জন্য এসেছে আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি মনাজাতটা শেষ করে করবো আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب এই, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار জান্নাতা বারার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া আলামিন আলামিন গাজীপুর জেলার ঐতিহাসিক স্থান মলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী সাধনা পালন করার সুযোগ দাও তাদের জন্য সবচাইতে বেশি যিনি আমাকে খোঁজ খবর নিয়ে আসতে বলে আমার মোশারফ ভাই আল্লাহ তোমার যুবক বান্দাকে তুমি কবুল করে নাও হাফিজ আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা মাওলানা বরকত ভাই সহ আজমি ভাই সহ সব আলী এখানে এসেছে যত অতিথি এসেছে যার ব্যক্তিগততা আছে যে যতটুকু তোমাকে ভয় করে ওই অনুযায়ী তাকে মাফ করে দাও নাম নন্দন থেকে আজকে পরিবর্তন করে রাখলাম কি কোনো নাম আছে পছন্দ করা নাম আছে রহমান রাখলাম আল্লাহ নবীর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান এই নামটা আমরা রাখলাম নন্দন সাদা নন্দন লাল থেকে আব্দুর রহমান আজকে থেকে উনি আমরা কালেমা পড়িয়ে দিচ্ছি আজকে থেকে উনি আমাদের দিদি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু আন্না মোহাম্মদান আব্দুহু এখন থেকে উনি আমাদের যিনি ভাই আমার জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে বাকি জীবনের সব এই যে পঁচিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর বয়স যদি হয় সব এখন নেকি হয়ে গেছে মানুষের সাথে আমরা সবাই দেব ঠিক আছে এদিকে এদিকে সবাই দেব হাত জাগান ঠিক আছে